আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমাদের যে ইভেন্টগুলো নিয়ে ভিডিও বানাচ্ছি তার মধ্যে দুইটা ইভেন্ট আছে একটা ফেমাস ইভো স্কিন আর একটা ফায়ার স্লাম তো আমরা এটা নিতেই আসছি এখন শুরু হয়ে যাবে ইন্টো ইমপ্লোর পরে চলে আসলাম এখানে অনেকগুলো ইভেন্ট আছে ডায়মন্ড রয়েলের একটা ইভেন্ট ফায়ার স্লাম ইভেন্ট আবার ফার্মাসের ইবো স্কিন তো গাই সবাই বলে দাও আমি এই স্কিনটা নিব কি না আমি সকালে যখন লাইভে ছিলাম তখন এই ভিডিওটা রেকর্ড করি তো গাই সবাই আমার জন্য বলবা যে আমি এই ইবো গানের স্কিনটা আমি নিব কি নিব না সেটা আমাকে জানাবা এখন আমাদের যেই ইভেন্টের ব্যাপারে আমি আমরা আসছিলাম স্পিন করার জন্য সেটা হইলো এটা আর আকাশ কেন তুমি ডিস্টার্ব করতেছো ভাইয়া যাক গাইস এখন আমি কি করব আমরা এখানে কোনো ট্রিক্স ইউজ করব না আজকে এখন আমাদের যে স্পিন স্পিন আমরা করব আমার এখানে পাঁচ হাজার তিনটা ডায়মন্ড আছে আগে ডু করে নেই অটো ম্যাচ অফ করতেছিলাম বাট আমার দরকার ছিল যে টিম কোড রিকোয়েস্ট যেটা সেটা অফ করার জন্য সেটা আমার মনে নাই যাক আমরা চলে যাই আমাদের স্পিনে ফ্যাটেটো উইল স্পিনে আমাদের এখানে দেখা যাচ্ছে যে দুইটা জিনিস ওন আছে তো আমরা ওই দুইটা জিনিসই বাদ দিয়ে দিব কনফার্ম দিয়ে দিলাম এখন আমরা আমাদের স্পিনটা শুরু করব সেই স্পিনটা শুরু করতেছি হ্যাঁ গাইস আমরা বলে দাও নয় গ্রাম স্পিন এখনই করব আর স্পিন করে দিলাম আমরা উইপেন রয়্যাল বাউচার পাইলাম এখন উনিশ ডায়মন্ডের স্পিন এখন উনিশ ডায়মন্ডের স্পিন আমরা করে ফেলবো দেখা যাক কি হয় তো উনিশ ডায়মন্ডের স্পিন আমরা করে ফেললাম এখন পেয়ে গেলাম গান স্পিন তো ব্যাক বাটন দিয়ে আমি চলে যাই আবার উনচল্লিশ ডায়মন্ডের স্পিন এখন তো এই উনচল্লিশ ডায়মন্ডের স্পিনে আমি কি পাবো আমার মেহেদি ভাই আমার জন্য রিকোয়েস্ট করেছে ব্যাগের স্কিন পেলাম ওকে এখন উনসত্তর ডায়মন্ডের স্পিন তো আমি আমাদের নেক্সট স্পিন উনসত্তর ডায়মন্ডের স্পিনটা করে ফেলি গাইস প্রেগনেন্ট যাক আবার নিরানব্বই ডায়মন্ডের স্পিন এখন কি গাইস আমরা পাবো দেখা যাক পাই কি না এখন পাবো কি না কার নামে মারবো সেটা ছিল বড় কথা যাক বড় কথা না মেহেদি ভাই রিকোয়েস্ট করতেছে মেহেদি ভাইয়া ডিস্টার্ব করো না আমার জন্য ভালোবাসা থাকবে এখন নিরানব্বই ডায়মন্ডে মেহেদি ভাই আবার রিকোয়েস্ট করলেন যাক গাইস নিরানব্বই ডায়মন্ডের স্পিন আমরা মেরে দিলাম ও সাপোর্ট পেয়ে গেলাম সাপোর্ট যাক এখন একশো উনপঞ্চাশ ডায়মন্ডের স্পিন গাইস আমরা কি পাবো কি পাবো না সেটার জন্য আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পাওয়া যাবে দেখা যাক আমরা একশো উনপঞ্চাশ ডায়মন্ড স্পিনে পেয়ে যাবো কি যাবো না যাবো না ও মাই গুডনেস ও মাই গুডনেস আমরা পেয়ে গেলাম আমাদের ফায়ার স্লাম যে ইমোটটা ছিল সেটা পেয়ে গেলাম একশো ডায়মন্ডের নিরানব্বই ডায়মন্ডের স্পিনে ও মাই গুডনেস লাইভে আমি সকালবেলা কি পেলাম এটা আমরা কি পেলাম এটা সকালবেলা যাক আসিফ ভাই আবার রিকোয়েস্ট করতেছেন ভাই আমার সুখের সময় আপনি কেন ডিস্টার্ব করতেছেন যাক জরিন আপার ভালোবাসা আমার জন্য পেয়ে গেলাম ঝরিনা আপা কি করলো এটা জরিনা জরিনা আপা জোস করলো জরিনা আপার একটা বেস্ট একটা স্পিন ছিল যাক আমি এখন কি করব আমি বুঝতে পারতেছি না আমি আমার বাসা হারিয়ে ফেলবো ওকে দিব যাক ওকে দিয়ে দিছি ওকে ওকে আমি এই শীতের স্কিনটাকে এখন নিব আমার মনে হয় না এটা নেওয়ার আর প্রয়োজন আছে কারণ আমি এটা দিয়ে খেলি না শীত ভাই রিকোয়েস্ট করো না আমি এটা নিয়ে খেলি না আর এটা আমি মারবো না যাক এটা না মারি আল্লাহ কি পেয়ে গেলাম এটা আমি যাক আল্লাহর কাছে রিকোয়েস্ট করলাম ও মাই গুডনেস ভালোবাসা সবার জন্য সবার জন্য ভালোবাসা থাকবে আসিফ ভাই আবার রিকোয়েস্ট তুমি করতেছো যাই হোক এখন হোক আমি আমাদের স্কোয়াড নিয়ে নিই কারা কারা আছে দেখি লাইনে দেখা যাক সেটা হলো আকাশ ভাই আসিফ ভাই চলে আসলো আসিফ ভাই লিখে দিই হ্যাঁ ভাই আমি লাইভে আছি লিখে দিই হ্যাঁ লাইভে আছি সেন্ট এখন ভালোবাসা সবার জন্য ইমোটটা মারি হ্যাঁ গাইস এই যে ইমোটটা আমাদের এই ইমোট নতুন ইমোট তো আসিফ ভাই আমার পাশে আছে আসিফ ভাইয়ের হার্ট নষ্ট হয়ে গেল আমাকে দেখে ভালোবাসা নষ্ট আমরা ভালোবাসা দিয়ে দিই তাকে আসিফ ভাই চিন্তা করে না ভালোবাসা থাকবে আপনার জন্য হ্যাঁ I I love you too bro I love you too আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে এরকম ভিডিও পেতে চাইলে আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এখন ধন্যবাদ সবাইকে thank you for watching this video